সালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন নোয়াখালী জেলার পার্বত্য নতুন জায়গা আজকে তাদের দেখাবো সিঁড়িবাতির কাজ কীভাবে এগোচ্ছে আসানসোলে সেই বিষয়ে তুলে ধরবো আমি প্রায় চার হাজার কোটি টাকা বাজেটের এই বিগ প্রজেক্ট হাজার সালে প্রায় তিন বছর চার বছর পর আজকে তাদের এই খুব দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে এবং সম্মান বজায় রেখে কাজ করে যাচ্ছে ভাষান্তরে প্রায় তেরো কিলোমিটার রাস্তা করার দুটি কোম্পানি ইয়েলো একটা হচ্ছে এভাবেই কাজ এগিয়ে দিয়ে যাচ্ছে বড় বড় যে জায়গাটি নদীর সাগর থেকে মাটি তোলার তো দেখতে পাচ্ছেন এভাবেই সকাল সাতটা থেকে সকাল ছয় পর্যন্ত তাদের ব্যবহার থাকে Thank